hello everyone and welcome back to my channel welcome to another video তো আজকে আমি একটা ভীষণ সুন্দর জুয়েলারি হল তোমাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু একদম গোল্ডের রেপ্লিকা তোমরা যারা ওয়েডিংয়ে একদম গোল্ড পরতে পছন্দ করো না বা you can not do not want to like spend so much money on gold তারা কিন্তু এই ধরনের রেপ্লিকা তোমরা ডেফিনেটলি পড়তে পারো তার সাথে যদি এটা যদি গ্যারেন্টেড হয় তাহলে তো আরোই ভালো আজকে তোমাদের সাথে যে ব্র্যান্ডটা শেয়ার করবো that is city girl twenty four carat gold plated jewellery so this jewelleries have come in this particular box which is very good এই বক্সে কিন্তু তোমরা জুয়েলারিগুলো সবসময় রেখে দিতে পারো ভীষণই হার্ডি এবং মজবুত একটা বক্স যাতে কিন্তু তোমার জুয়েলারিগুলো খুব ভালো থাকবে এটার মধ্যে কি কি আছে সেইগুলো দেখিয়ে দিই ফার্স্ট বেলারি তো আমি পরেই রয়েছি you can see this is a beautiful necklace এটা কিন্তু তোমরা শাড়ির সাথে যখন পরবে না ইউ ক্যান সি আমি একটা রেড গোল্ডেন ব্ল্যাকের একটা শাড়ি পরেছি আর আমার এই জায়গাটা একটু খালি রয়েছে তো once I board this one না একদম কমপ্লিট লুক হচ্ছে তার সাথে ম্যাচিং রয়েছে এই ইয়াররিংটা this is not too small not too big যারা একদম মডারেট সাজতে গুজতে ভালোবাসে একদম সিম্পল তাদের জন্য কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আর সবচেয়ে বড় কথা আই ক্যান নট ফিল যে আমি ইয়াররিং পরে রয়েছি একদমই হেভি না this is very light weighted jewellery but দেখে কিন্তু যথেষ্ট সুন্দর এবং ভারী দেখতে লাগবে নেক্সট তোমাদের সাথে শেয়ার করবো এই চুড়িগুলো this are so beautiful bangles এটা যে কাজটা রয়েছে না একদম সূক্ষ্ম নিখুঁত কাজ একবার হাতে পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো this is such a beautiful bangle এটাও অগেন তোমরা যদি একটা একটা করে হাতে পরে নাও তার সাথে যদি তোমরা শাখা পলা পড়তে চাও পড়তে পারো আদারওয়াইজ ইউ ক্যান সি এটা একটা যথেষ্ট একটা হেভি কমপ্লিট লুক দিচ্ছে বাট আই উড প্রেফার এই দুটোকে আমি এই হাতে পরবো বিকজ আমার এই হাতে already I wear this no up তার সাথে যদি ওয়াচ পড়ি সো এই হাতটা উইল বি কাভার্ড আর এই হাতে কিন্তু দুটো ব্যাঙ্গেল ইজ এনাফ এবং এই দুটো যখন একসাথে পড়বে না দেখতে কিন্তু একটা চুরের মতো একটা লুক আসবে অ্যান্ড এটা যখন তোমরা পরে কোনো অনুষ্ঠান বাড়িতে যাবে না আই ক্যান বেট কেউ কিন্তু ধরতে পারবে না যে এটা অরিজিনাল গোল্ড নয় তার সাথে এরকম একটা ইয়াররিং রয়েছে দেখো ভীষণ সুন্দর এরকম রয়েছে হুপ ইয়ারিং অ্যান্ড আমার যেন তো মনে হয় এটা ভীষণ ভালো হবে বাচ্চাদের জন্য মানে অনেক মারাই চায় যে বাচ্চাদের কান খালি রাখতে না একটা কিছু ছোট রিং বা ওই সেফটিপিন ইয়াররিং পরিয়ে রাখা বাট অনেক সময় যেটা হয় যে বাচ্চাদের খেলতে ফেলতে এদিক ওদিক এটা ওটা করতে করতে হারিয়ে যেতে একটা ভয় থাকেই তার জন্য কিন্তু তোমরা এই ধরনের রিং পরাতে পারো these are very safe twenty four carat gold plated jewellery আছে এবং এটা ডিসকালারিংয়েরও কোনো চান্স নেই গ্যারেন্টেড প্রোডাক্ট তো তোমরা কিন্তু বাচ্চাদেরকেও এটা রেগুলার ওয়্যারের জন্য দিতে পারো এবং নিজেরাও কিন্তু রেগুলার ওয়্যারের জন্য এরকম রিং পরতে পারো দিস লুকস ভেরি নাইস এই ধরনের হুপ রিং কিন্তু আমরা ওয়েস্টার্ন আউটফিটের সাথেও পরে থাকি তো ডেফিনেটলি সেটার সাথেও তোমরা কিন্তু ক্যারি করতে পারবে নেক্সট আমি শেয়ার করছি তোমাদের সাথে এই পেন্ডেন্টটা জাস্ট দেখো এত সুন্দর sleek but very smart looking একটা পেন্ডেন্ট উইথ চেন চেনটা কিন্তু একদম পাতলা ফিনফিনে ঠুনকো নয় these are very good quality products তার সাথে যে পেন্ডেন্টটা রয়েছে ভীষণ ইউনিক একটা ডিজাইন আর তার মাঝখানে একটা স্টোন রয়েছে definitely these are not very cheap stone তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা যদি প্রোডাক্টগুলো কিনতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশনে একবার দেখতে পারো ওদের ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক এবং সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা শপিং করতে পারো নিজেদের জন্য শুধু নিজেদের জন্য কেন ওয়েডিং পারপাসেও না দেখবে আমরা বুঝতে পারি না যে কি গিফট দেওয়া যায় সবসময় শাড়ি এইসব তো আর ভালো লাগে না দিতে তোমরা কিন্তু এই ধরনের জুয়েলারিও দিতে পারো কারণ যে নতুন বউ তার কিন্তু এরকম প্রচুর অকেশনস আসবে ওই বিয়ের একই জুয়েলারি পড়তে পড়তে সেও টায়ার্ড হয়ে যাবে সো তারও মনে হতে পারে যে এই ধরনের যদি নানা নানান রকম গোল্ডের মতো দেখতে jewelleries twenty four carat gold plated jewellery যদি আমরা পেয়ে যাই তাহলে তো খুব ভালো হয় so that's all for today guys দেখা হবে নেক্সট ভিডিওতে till then take care stay happy and bye bye